সময়ের সাহসী প্রতিশ্রুতি অ্যাপেক্সকে আমরা ভালোবাসি সময়ের সাহসী প্রতিশ্রুতি অ্যাপেক্সকে আমরা ভালোবাসি ভালোবাসার নিপুণ ছোয়া সেখানেই হারাবো আমরা সবাই সেখানেই হারাবো আমরা সবাই আমরা সবাই বীর সেনানি পাদুকা শিল্পে জাদু জানি আমরা সবাই বীর সেনানি পাদুকা শিল্পে জাদু জানি নিজ নিজ প্রজ্ঞার হাজারো design that is really very very fine নিজ নিজ প্রজ্ঞার হাজারো ডিজাইন সবাই সেখানেই হারাবো আমরা সবাই সেখানেই হারাবো আমরা সবাই সেখানেই হারাবো আমরা সবাই অ্যাপেক্স পরিবারে আছি মোরা বেশ নাই হে সবে মোরা ভাই বোন একসাথে থাকি অ্যাপেক্সকে ঘিরেই স্বপ্ন দেখি কালজয়ী ইতিহাস গর্ব হেথা